নতুন রান্না হচ্ছে আমাদের বাড়িতে আজকে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই চিলি চিকেনের চিলি চিকেন ভাজা হচ্ছে রাঁধুনি হচ্ছে মিস্টার এই missus sorry missus Debjani Sarkar বল দাদাদা দাদাদা দাদা দা বলবি না দাদা দা বিবাহ মানে বার্ষিকী ছ মাস ছ মাস পূর্ণ হলো ওই জন্য স্পেশাল মেনু স্পেশাল মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন না সাথে আরো আছে আরো কি কি কি বানাবি চাটনি আছে পাপড় আছে আর বোঁদে তোর ফেভারিট আইসক্রিম আছে বোঁদে বোঁদে বোঁদে তোর মুড়ি আর বোঁদে এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব কেটে রেখে দিয়েছে আর এখানে আমাদের সরকার বাড়ির নববধূ ছোট বউ ছোট বউ ছোট বউ কি নাম দিয়েছিল তোর ভেটকি মামা কালু মামা আর তাকাবে না আর তাকাবে না বলছে আজে বাজে না তোর তো এইটাই তো এখানে কি সব ডিম ফিম কেটে রেখে দিয়েছে হ্যাঁ এই যেন রান্না করছে মন দিয়ে রান্না করছে আর কোনো দিকে তাকাবে না হ্যাঁ ভালো রান্না করতে হবে কি কাউকে কাকে খাওয়াবি শ্বশুরকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা হেভি সুন্দর আসছে হ্যাঁ পকোড়া ভেজে ফেলেছে কত সুন্দর সুন্দর পকোড়া আর এই যে বাজছে Thank you. yang dari mukanya kecil tak lawan si itu beli kan thank you